বন্যা মানে ছয় সাত দিন পর যখন হলো তখন বাড়িতে আসলাম আসার পরে দেখি যে বন্যার স্রোতে রাস্তাঘাট ব্রিজ তারপরে আমাদের বাড়ি মানে পিরেলি আর কি যেগুলো বলে ঘরের মতো মনে হয় এক হাঁটু করে ভেঙে গেছে এভাবে যখন পানি শেষ হয়ে গেল পরিবেশটা ধীরে ধীরে ঠিক করলাম লেফটিন ঘর দুয়ার পরে ঠিক যে করব বাজারঘাটের রাস্তাঘাট সব বন্ধ বাজার করা খুব কষ্টকর টাকা পয়সার সমস্যা ইনকাম বন্ধ তো এই পরিস্থিতিতে আমরা ঘর দুয়ার যেভাবে হোক টুকটাক করে ঠিক করে বাঁচানির পরে বাড়িতে ফিরে গিয়ে দেখি যে আমার ঘরের উঠানের মাটি সব ধুয়ে মুছে গেছে এবং এবং ঘর দাঁড় করানোর মতো কোনো অবস্থাই নেই তখন একটা খাতা দিয়ে একটা ছাউনি করে সেই ছাউনির নিচে আর কি রাত্রি যাপন করি এবং সেই পনেরো দিন পরে তার কি আশা ব্রাঞ্চ থেকে পনেরো হাজার টাকা ঋণ নিয়ে আর কি ঘর তৈরি করি আর কি তখন সহযোগিতা করা তো এই সহযোগিতা কেউ করে না ওই মুহূর্তে কেউ করাইয়ে নাই সহযোগিতা করাইয়ে তারপরেও আমার এখন অভাবী মানুষ আমরা এর মধ্যে এলাকাবাসী বন্ধু বান্ধব ভাইয়েচারি আছে তার কিছু কিছু করে সাহায্য করে যে বাড়িগুলো ভাসমান অবস্থায় ভেসে গেছে সে বাড়িগুলো অনেকে এখনও নির্মাণেই হয়নি ওই বাড়িগুলো যে নির্মাণ যে হবে এখন পর্যন্ত নির্মাণেই করা হয়নি এবং ওই ওই অবস্থায় এখনও বাড়িগুলো কিন্তু আছে কিন্তু তাদের ওদের বাড়ি যে গেছে না সে বাড়িগুলো একবারে মানে কিছুই তারা নিতে পারেনি কিন্তু তাদের যে একটা সাহায্য সহযোগিতা আছে তাদের যদি আমরা দাতা সংস্থা বা সরকারি থেকে যদি তাদেরকে সহযোগিতাই না করি তাহলে তারা কিভাবে তারা উপরে উঠবে তারা তো মনে করো প্রতিনিয়ত তো হচ্ছে দারিদ্রতার সাথে যুদ্ধ করে লড়াই করতেছে লড়াই করে তাদের বাঁচতে হচ্ছে আবার এখন বন্যার যে মোকাবেলা আমরা এখন পরবর্তীতে কিভাবে মোকাবেলা করব যা ভুক্ত করেছি কিন্তু সামনে আমরা কিভাবে এটার মোকাবেলা করব। সেটা হচ্ছে আমরা এখন যেহেতু ভোগ করেছি ফলাফলটা আমাদের যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো বন্যার আসবে এই অবস্থায় গুরুত্বপূর্ণ কাগজপত্র কাপড় চোপড় ফাইল এগুলো কিন্তু আমরা আগে উঠাবো উপরে যাতে এগুলো নষ্ট না হয় বাচ্চাদের স্কুলের লেখাপড়া বই এগুলো আগে উঠে নেব তারপর হচ্ছে আমাদের জ্বালানির ব্যবস্থা করতে হবে শুকনো খাবার দাবারের ব্যবস্থা করে রাখতে হবে সবচেয়ে বড় সমস্যা হয় রান্না করবো সে চুলাও থাকে না চুলের মধ্যেই পানি এটা চুলের ব্যবস্থা করব চুলে বানিয়ে রাখবো আগে থেকেই এরকম পরিস্থিতি আমরা নিতে পারি ওষুধপত্র কিছু আগে থেকেই রাখবো জ্বরের আমাশার বা পাতলা পায়খানার এই বড়িগুলো আমাদের আগে থেকে রাখা দরকার এভাবে রাখলে আমরা নিজেদের অন্তত প্রাথমিক যে ব্যবস্থাটা এটা তো করতে পারবো তারপর আমাদের কে কী অনুদান দেবে সেটা পরে কীভাবে মানে যখনই হলে বন্যা আমরা জানবো যে না বন্যা আসলো তার আগে আমরা ধরেন একটা চুলা আর টয়লেট লেফটিন যেটা আছে আর কি সেটা উঁচু জায়গায় নির্মাণ করতে হবে যেন সেখানে পানি পানি যেন হলে ওখানে যে প্রবেশ না করতে পারে টিউবওয়েলটাও উঁচু জায়গায় করতে হবে যেন সেখানে বন্যার পানি না আসতে পারে ভেতরে সেটা যেন প্রবেশ না করতে পারে আমাদের আসলে আগে থেকে যদি জানা থাকে যে বন্যার সময় কি করতে হবে তাহলে আমরা সেই পরিস্থিতি নিয়ে থাকতে পারতাম অনেকে পরিস্থিতি ছিল না জন্য অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি এই কারণে আমাদের সবারই প্রাথমিক ব্যবস্থাটা নেওয়া দরকার এবং কী কীভাবে মোকাবেলা করা যায় তা জানা দরকার বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বিভিন্ন মিছিল মিটিং বিভিন্ন এর বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে আমরা কিন্তু এগুলো জানতে পারি এনজিওর থেকে অথবা সরকার থেকে যদি কোনো সাহায্য দিত আমরা বাড়িঘর দিয়ে উচা করতে পারতাম এজন্য সরকারের কাছে আমাদের মানে বা বিভিন্ন এনজিওর কাছে একটাই চাওয়া পাওয়া যে যে কোনো রাস্তাঘাট ভাঙা বা ব্রিজ কালভার্ট ভাঙা এগুলো দ্রুত একটা ব্যবস্থা নেওয়া এই যে আমাদের গতবার ভাঙছে এগুলো এখনও নির্মাণ হয়নি তাহলে এবার যে বন্যা আসতেছে এই বন্যায় তাহলে আমরা কিভাবে যোগাযোগ করব। পানি আসলে তো আবার কাজ করবে এখন কাজটা করলে কাজটা খুব হার্ড হতো পানি আসলে কাজ করলে তো আবার ভেঙে যেতে আতঙ্ক থাকতে পারে মানুষের ভিতরে কী গ্যারান্টি আছে তার আপনারা চেষ্টা করবেন আমাদেরকে এই কাজটা সম্ভবত দ্রুত গতিতে করার জন্য এর কাজটা হাত থেকে আমাদেরকে বাঁচান আপনারা আর সরকার যেন পাশাপাশি আমাদের যে বারটা আছে বারটা মেরামত করে বারটা মেরামত করলে হয়তো বন্যার সংখ্যা একটু কমবে কারণ সামনে যে বারটা আছে এই বারটা যদি আমাদের আগেই প্রচুর পরিমাণে কাজ করা হয় যদি সিচি ব্লক ফেলিয়ে বা বস্তা ফেলিয়ে যেভাবেই হোক যদি কাজ করা যায় তাহলে আসলে আমরা সেখান থেকে এই বন্যার থেকে পরিত্রাণ পাবো যে আর বাদটা যদি আরও উঁচু করে দিত আমাদের ভালো হতো যে বন্যার পানি আসবে তো তারপর যে কম কম আসলেও যেন আমাদের একটা সুবিধা হয় এখানে প্রথম পিসটা ভাঙবে তারপরে এই মানুষগুলো আমরা যেখানে যাই খুব দূরে যাইতে পারি না কাছাকাছি থাকি কিন্তু সে তো তিস্তার পার এখন এই মানুষগুলোকেই আমরা সারা জীবন এভাবে কষ্ট করব না এর কোনো প্রতিকার আছে তা আমি মনে করি যে এই মানুষগুলো যাতে আর ভবিষ্যতে কষ্ট না করতে হয় এর জন্য দেশের সরকার বা দাতা সংস্থা যারা আছে তার মতো এই মানুষদের যেমন নদীতে সোজা করে এর একটা ড্রেজিংয়ের ব্যবস্থা করা আটটা রক্ষা করা এটা হলো প্রথম কাজ ঠিকভাবে সেই বন্যার সময়টা কাটিয়ে উঠতে পারি এজন্য যদি বিভিন্ন সংস্থা বা সরকার থেকে কোনো প্রতিনিধি এসে যদি আমাদের মধ্যে এই মানে বন্যাটা কিভাবে কাটিয়ে উঠব কষ্ট কিভাবে কম হবে এ বিষয়ে যদি কোনো প্রশিক্ষণ দেয় তাহলে খুব ভালো হয় এজন্যই আমার অনুরোধ বা ইয়ে যে আমাদের আমরা যা করি যেটুকু করতে পারি আমাদের সাধ্যের ভিতরে আমরা করব কিন্তু আমাদের সাধ্যের ভিতরে যা থাকে না সেটা অবশ্যই দ্রুত গতিতে আমাদের সেই অসহায় অবস্থার প্রতি গুরুত্ব দিয়ে বিবেচনা করিয়ে খুব সুন্দরভাবে দ্রুতভাবে কাজগুলো একটু করার জন্য বিশেষভাবে অনুরোধ